হ্যাঁ গাইজ হোয়াটসঅ্যাপ আমি মোহাম্মদ মেহেদি আপনাদের মাঝে আবারও এসে গেছি আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় ওকে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা ছবিটি ওপেন করব ফাইলে গিয়ে ওপেন ওপেন দিলে আমরা যেই ছবিটি সিলেক্ট মানে ওপেন করতে যাচ্ছি সেই ছবিটি সিলেক্ট করব সিলেক্ট করে ওপেন দিলেই ওপেন হয়ে যাবে আচ্ছা ওপেন হলো এবার আমরা ব্যাকগ্রাউন্ড যেটা ব্যাকগ্রাউন্ড লেয়ার লেখা নাম লেখা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করব এভাবে ড্রাগ করে এখানে ছাড়লেও ডুপ্লিকেট হবে অথবা আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি সেটা হলো কন্ট্রোল প্লাস জে এভাবে ডুপ্লিকেট করা যায় অথবা আমরা এখানে রাইট ক্লিক করে তারপরে এই যে ডুপ্লিকেট লেয়ারস ওকে দিলেই ডুপ্লিকেট হয়ে যাবে তা আমাদের এতগুলো লেয়ার দরকার নেই আমরা ডিলিট করব জাস্ট সিলেক্ট যে লেয়ারটা সিলেক্ট করা আছে ওই সিলেক্টেড অবস্থায় আমরা যদি ডিলিট বাটন প্রেস করি তাহলেই ডিলিট হয়ে যাবে তো আমাদের জাস্ট একটা লেয়ারই দরকার আমরা নিচে টপ করে দিলাম এবার আমরা যেটা করব আমরা এই যে কুইক সিলেকশন টুল নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য আমরা যেটা করব আমাদের এই যে কার্সারের সাইজটা একটু বাড়িয়ে নেব এটার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট সম্বলিত যেই বাটন আছে ওই বাটন আমরা প্রেস করলেই দেখবেন বড় হবে তো আমরা সিলেক্ট করতেছি আমরা শুধুমাত্র আপাতত মাথার অংশটা সিলেক্ট করব তো এটা এখন আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্টেড অবস্থা আছে কিন্তু আমাদের ছবিটা সিলেক্ট করা লাগবে শুধু মাথাটা তো আমরা কি করব সিলেক্ট ইনভার্সে দিব সিলেক্ট ইনভার্সে দিলে আমাদের শুধুমাত্র মাথাটা সিলেক্টেড অবস্থায় আছে এখন এখন রিফাইন এজ দিব রিফাইন এজে ক্লিক করলে এই যে দেখেন শুধুমাত্র মাথার ছবিটা চলে এসেছে এবার আমরা একটু অ্যাডজাস্ট করে নেব তো এটাকে অ্যাডজাস্ট করতে আমরা সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট সম্বলিত বাটন প্রেস করে আমরা কার্সারটাকে বড় ছোট করতে পারবো এবার আমরা এটার চারপাশ থেকে ঘুরিয়ে আনবো যে ঘুরিয়ে আনলাম এখানে বেশি চলে গেছে তো আমরা অল্টার বাটন প্রেস করে যদি এখান থেকে নিয়ে যাই তাহলে আবার ঠিক হয়ে যাবে এই যে আমাদের মোটামুটি হয়ে গেল আমরা আরেকটু ফিক্স করি হ্যাঁ এটাই আমাদের জন্য যথেষ্ট ওকে দিলাম ওকে দিলাম এবার আমরা যেটা করব আমরা হলো নিচের অংশটা নিব তো নিচের অংশটা আমরা পেন্টুল দিয়ে সিলেক্ট করব আমরা একটু উপর থেকে শুরু করব এই যে এভাবে জুম ইন করার জন্য আমরা যদি অল্টার বাটন প্রেস করে তারপরে মাউস পয়েন্টার উপরের দিকে ঘুরাই তাহলে আমাদের জুম ইন হওয়া শুরু হবে অথবা আমরা এই যে জুম টুলটা নিয়ে তারপরে ক্লিক করলেও আমাদের জুম ইন হবে আবার অল্টার বাটন প্রেস করে যদি আমরা ক্লিক করে জুম আউট হবে তা আমরা এতটুকুই নিই নেওয়ার পরে আমাদের এই যে পেন্টুল আছে পেন্টুল দিয়ে আমরা সিলেক্ট করা আরম্ভ করি এটা এখন আমি মোটামুটি ভাবে করছি যে পিছন থেকে একটা অনুমান নিয়ে করলেই হবে আপাতত একটা অনুমান নিয়ে করি হ্যাঁ এবার আমরা রাইট ক্লিক করে মেক সিলেকশন দেব এখানে জিরোই থাকবে নিউ সিলেকশন ওকে ওকে দিয়ে দেওয়ার পরে আমাদের এই যে দেখেন নিচের অংশটা সিলেক্টেড অবস্থায় আছে এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কপি এই লেয়ারটা সিলেক্ট করব এবার control plus J control plus J দিয়ে দিলে দেখেন আমাদের নতুন একটা লেয়ার তৈরি হয়েছে লেয়ার ওয়ান এখন আমরা নিচের ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটা অফ করে দেবো এখন দেখেন আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে এবার আমরা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি সাপোজ এখানে গিয়ে সলিড কালার দিলে আমরা যদি কোনো সলিড কালারের লেয়ার দিতে চাই তো এই যে দেখেন সাপোজ আমরা হ্যাঁ এটা রাখলাম ওকে দিলাম দেখেন কত সুন্দর ভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল এবং অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম আচ্ছা এভাবে আপনাদের কাজ করতে পারেন অথবা আমরা যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড চাই তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি সাপোজ এটা নিয়ে দেখি কেমন হয় ব্যাকগ্রাউন্ড এটার অবস্থা খুবই ছোট আচ্ছা আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করব কন্ট্রোল প্লাস টি এই যে দেখেন আপনার এখন রিসাইজ করার জন্য একটা অপশন এখন আমরা যদি এটাকে রিসাইজ করি ওকে দিলাম দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফিক্স হয়ে গেছে অথবা আমরা এইভাবে এখন যতগুলো ইচ্ছা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো যে এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে সাপোজ এটা যদি আমরা ইউজ করতে চাই ওপেন দিলাম এটাকে ড্রাগ করে এখানে আনলাম এটা কেটে দিই এটা এখানে দিলাম কন্ট্রোল প্লাস টি দিলাম এবার আমরা হ্যাঁ ফিক্স করে দিলাম খুব সুন্দরভাবেই আছে ইউজ দিলাম যে দেখেন আপনি এখন যে কয়টা ইচ্ছা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ড্রাগ করে আনলাম এটা কেটে দেই কন্ট্রোল প্লাস টি সাপোজ এখানে রাখলাম এই যে আর একটা ব্যাকগ্রাউন্ড এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি যতগুলো ইচ্ছা ততগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু প্রয়োজন থাকলে কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই